life consist of very smart things জীবন খুব ছোট ছোট বিষয় নিয়ে গঠিত সুতরাং আপনি যদি তথাকথিত বড় বড় বিষয়ে আগ্রহী হন তবে you will be missing life আপনি জীবনকে মিস করবেন আপনার জীবন নিহিত আছে এক কাপ চায় চুমুক দেওয়ার সাথে বন্ধুর সাথে গল্প করাতে মর্নিং ওয়ার্কে যাচ্ছি তার সাথে বিশেষ কোনো কারণে কোথাও যাওয়া হচ্ছে না তার সাথে শুধুমাত্র হাঁটছি তার সাথে জীবন গঠিত জীবনে কোনো গোল নাই তার মধ্যেই জীবন নিহিত শেষ বলেও কিছু নেই যেখান থেকে আপনি ফিরে আসতে পারবেন এর মধ্যেই জীবন নিহিত আপনি যাকে ভালোবাসেন তার জন্য রান্না করার মাঝেও জীবন আছে আপনি যে নিজের জন্য রান্না করেন তার মধ্যেও জীবন আছে কারণ আপনি নিজের শরীরকেও ভালোবাসেন আপনার কাপড় ধোয়া মেঝে পরিষ্কার করা বাগানে জল দেওয়া দিস আর স্মল থিংস এগুলো খুব ছোট ছোট কাজ আপনি যে কোনো অপরিচিত ব্যক্তিকে হ্যালো বলছেন যার কোনোই প্রয়োজন নাই কারণ অপরিচিত ব্যক্তির সাথে কোনো ব্যবসায়ের প্রশ্নই আসে না যে ব্যক্তি কোনো অপরিচিত ব্যক্তিকে হ্যালো বলতে পারে সেই ফুলকেও গাছকেও হ্যালো বলতে পারে পাখিদের কাছে গানও গাইতে পারে thank you thank you very much for watching my all videos